হয়ে যায় আল্লাহ কয় আমার সে হয়ে যায় আমি আল্লাহ সে পাতে সে হয়ে যায় তখন আমি আল্লাহ তার হয়ে যাই কাম বর্তমানে পীরে করে কি বাবা মিথ্যা বললাম রসনের কাম করে বর্তমানে পীরে তাই এখানে যার যার মুর্শিদ হইল তার কাছে মমিন কি বাবা কারণ মমিনের কালবেই থাকে আল্লাহ কি তাই থাকে না তাই মমিন সিনে সাধনা করতে হয় কার সাধনা করবেন আপনি আপনার পীরের সাধনা করবেন যে আপনার কাছে সবচেয়ে বড় মমিন তখন আমার আল্লাহ কয় আমার নামটা পরে আগে হইল আমার বন্ধু নাম আগে হইল অলি পরে হইল কথা বল না কেন বাবা আল্লাহ কয় আমার ওই বন্ধুর নাম তো হইল আগে আগে হইল অলি পরে হইল আল্লাহ একজন শিষ্যের কাছে তার আমার মনে চান আমার জিন্দা শাহ বাবা আমার রশিদ চিস্তি আমার গোভাষা আব্দুল আজিজ শাহ সে হলো মমিন ওই মমিন সিনে সাধনা করতে হবে ওই মমিনের পায়ে যে পড়তে পারছে কদমের মধ্যে যে চুমাইতে পারছে তার এই দেহটা শোনা হয়ে গেছে এরপরও আছে কি অর্জন আগে হইল বর্জন কি বর্জন করলে আর কি অর্জন করলে কোন স্বভাবগুলা বর্জন করলে আর কোন স্বভাবকে বর্জন করলে সে একজন গুরু হয় পিরো মুর্শিদ হয় এগুলো আমার কাছে জানতে চাইছে প্রথমে হইল ছাগলের স্বভাব আছে প্রত্যেকটা মানুষের মধ্যে কান খোলে শুনে যাবেন এটা কিতাবের মধ্যে আসছে এটা মন গড়া কথা না আট প্রকারের পশু এবং পাখির স্বভাব প্রত্যেকটা মানুষের মধ্যে বিদ্যমান থাকে একজন পীরমর্ষিদ ধৈরা সেগুলাকে বর্জন করে তার অপোজিটে সুস্বভাবগুলো নিজের মধ্যে যে বর্তমান করতে পারে অর্জন করতে পারে সেই হয় একজন মনোচান হইল ছাগলের স্বভাব ছাগলের কাম কি বাবা শুধু শুধুই ঘুরে বেড়া আর ছাগলের আরেকটা স্বভাব আছে কি ওর চোখে খালি ঘাস দেখে বা ঘাস পাদাইলা ঘাস হ্যাঁ কিন্তু একজন কামেল গুরু সঙ্গ করে সরকার বলছে একবার চোখটা বন্ধ করে চোখের অধিকারী হইতে হবে দুই নম্বরে আসছে বেড়ার স্বভাব বেড়া হইল বিবেক নাই বিবেকহীন বেড়ার স্বভাবটা কি বিবেক নাই বিবেকহীন আপনি আমি মানুষ ভালো মন্দ আল্লাহ সৃষ্টি করে মাঝখানে দিছি ইনসানি আত্মা যাকে বলা হয় বিবেক বিবেচনা করার মতো ক্ষমতা রাখে তার ইনসান সই হয়েছে সে হয়েছে ইনসানে কামেল সেই বিবেকহীনতা দূর করে মুর্শিদের সাধনা করে বিবেকহীনতা দূর করে আপনি আমি হতে হবে একজন বিবেকবান এবং ইনসাফ যেন আমাদের সই হয় তাই গুরু দরবারে যাইয়া বিশ্ববিজ্ঞান পাশ করতে হবে তাছাড়া হবে হবে না তিন নম্বরে বলা হয়েছে দুঃখ এই দুঃখ হলো এক রোখা কিছু লোক আছে এক গায়ে এমনি লোক যা কয় কই দুমরার মতো চলাফেরা করে এটাকে দূর করে সবার সাথে হ্যাঁ সবার সাথে চলতে হবে হ্যাঁ কাঁধে কাঁধ মিশিয়ে সবার সাথে হৃদয়ের একটা টান থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এই মিশামিশি থাকতে হবে আপনার চার নম্বর হলো মহিষ মহিষ হলো অলস অলসতা দূর করে কামের পীর মুর্শিদের সাধনা করতে হবে রাত্রে শুধু ঘুমায় থাকবেন না একা হইয়া যার যার আপন আপন মুর্শিদকে নিয়ে ভাবতে হবে মুর্শিদের ওই ধ্যান সাধনা করে চোখের পানি ফেলতে হবে এখানে আমি আর একটি কথা বলবো বাকি কথাগুলো শেষ করে নেই ছয় নম্বরে পাঁচ নম্বরে হইল বানর বানরের স্বভাব প্রত্যেকটা মানুষের মধ্যে আছে সেটা এতদিন তখন করতে পারবেন যখন একজন প্রিয় মুর্শিদের কাছে যাবেন তার হুকুম হকাম মানবেন বানরের কাম হইলো শুধু কামের কাম চলে থাকতো করা কামের দেশে খালি দৌড়াদৌড়ি করে বুঝছেন তো কামের দেশ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? আচ্ছা বুঝা থাকলে তাইলে বাবা হাওয়া ধরো আগুন স্থির করো মরণের আগে বড় দেখেই সবার যাবে ধরে পৃথিবীর মুখে সবচেয়ে হার্ট ব্রেক হলো হাওয়ার ব্রেক তাই বলে হাওয়া ধরো আগুন স্থির করো যাতে তোমার রতি যেন নিচের দিকে না নামতে পারে তুমি কুম্ভকদমের সাধনা কর তাই পীর মসজিদের মসজিদের রূপে ধ্যানে নামে যদি কেউ ওই নদী পাড়ি দিতে যায় তাহলে তার রতি আর নিচের দিকে নামে না ও যার কাম নদীতে তখন যায় সর পরে প্রেম নদীতে আর জল আটে না তখনই সে প্রেমের দেশে তার কুরুকে লয়ে হাবুডুবু খাইতে পারে তাহলে বানরের স্বভাবটা সমগ্র সাধনা করে এটাকে পরিত্যাগ করে একটা প্রেমের স্বভাব আমার মধ্যে আপনার মধ্যে আনতে হবে এবার বাবা ময়ূরের স্বভাব ময়ূর খালি বেগম তুলে বেগম তুলে সাজের বাহার যার কাছে তাই বাবা একটা কথা কই ভালো সুন্দর সাত গায়ে দিলাম আরেকটু উপরে আরেকটু বাড়াম একটু দূর থেকে বলি সাত গায়ে দিলাম হ্যাঁ ভালো প্যান্ট করলাম সুন্দর জুতো পাই দিলাম মাথায় টুপি দিলাম এই সাজে কোনো কাজ হবে না আপনারা আবারও বলি আপনারা জিজ্ঞেস শরীফের মানুষ পবিত্র জায়গার মানুষ একটা মানুষের পোশাক হইল তার চরিত্র কি বাবা একটা লোক সে ইয়াবা বিক্রি করে চুরি ডাকাতি করে গাঞ্জা খায় মাঝে মাঝে পুলিশে ধরে নেয় মানুষে তৈরি পিটায় আর ছয় মানুষটা তো পোশাক পরে থাকে থাকে না হ্যাঁ। আচ্ছা একটা সমাজের একটা ভালো মানুষ তার সাথে একটি রিক্সাই করে ঘুরবো ঘুরবো না বলো বাবা ঘুরবে না পোশাক থাকতেও ল্যাংটা ওর চরিত্র ঠিক নাই এই এই জন্যে কামেল পীর মসজিদের সাধনা কইরা গুরুর স্বভাবে স্বভাবে বিষয় না তোমার চরিত্র পোশাককে তুমি পরিপাটি করো সাজা যেই সাজে সাজলে তুমি তোমার পরম বন্ধুর বাসরে তুমি অনন্তকালের জন্য তোমার পরম বন্ধুর বাসরে তুমি সুসজ্জিত থাকবে শেষের আছে হইল বাবা আরেকটা শকুনের স্বভাব শকুনের স্বভাব হইলো খালি নিচের দিকে নজর কি কিতাবে আসছে নিজের দিকে নজর হইলো সকলে বুড়ো বজন করতে হইলে বাবা ভালো একটা হৃদয়ের প্রয়োজন হাট হ্যাঁ একটা হলো হাট আর একটা হলো হেড সুস্থ একটা মস্তিষ্ক লাগবে গুরু ভজন করতে হলে আর সাগরের মতো বিশাল একটা হৃদয়ের প্রয়োজন তোমার নজরটা যেন উপরে থাকে খোদামুখী থাকে তোমার মুর্শিদ ধ্যানে যেন সদায় সর্বক্ষণ মজবুত থাকে তুমি খালি নিচের দিকে নিম্ন দিকে তোমার নিম্ন দিকে থাকলে তোমার নবসগুলো দুনিয়ামুখী হয়ে থাকবে নিম্নমুখী হয়ে থাকবে আর যখন তুমি তোমার মুর্শিদমুখী হবে তখন তোমার ইন্দ্রিয় গুলা ঊর্ধ্বমুখী হবে ক্ষোধমুখী হবে আর এই সত্য ইন্দ্রিয় দ্বারা আল্লাহ রহমতের পরিসর হইতে থাকবে আরে বাবা রে আরেকটা হলো কাকের স্বভাব যাকে আর কিছু কমো না কাকের স্বভাব কিছু লোক আছে গান এসব কাকা করে উলেলি করে নিজেও শোনে না আরেকজন শুনতে দেয় না ওর ফাঁসি দিতে গান শোনে এই জাতের মধ্যে কিন্তু কিছু মহিলাও আছে রাগ করেন না সব মহিলা না হ্যাঁ পুরুষও আছে এই জন্য সেই স্বভাব স্বভাবগুলা বর্জন করে আমাদেরকে এই সুস্বভাব সুস্বভাবগুলা অর্জন যে করে সে হয় একজন দয়াল বাবা মনোসালাল সৃষ্টির জানি তিনি হয় একজন কামেল বীর মুর্শিদ আরো ফাঁক ফকরে কথা থাকা বলেন যে কথা কইছে আমি এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত সমাপ্তি দিয়া আমি আর একটা গান করে বসে যাব বাবাজির আমার এই পর্যন্ত আর কি মনে আছে আমার শিষ্যের কাছে অনুরোধ করি দয়াল প্রশ্নটা কমে কমে করুন লাগবো যাতে আমিও বাঁচি নাকি গুরু বাঁচলে সে শিষ্য বাঁচবো নাকি বাবা কারণ রাত্রে আছে হলে যাত্রা আমি একাই যদি এতক্ষণ গাই জানি আপনার কণ্ঠটা একটু ধরা গান গাইতে গাইতে এই জন্য ইচ্ছা লাগলে মনে হয় এই জন্য যদি পরে কেউ কি পরে বুঝবে তার জ্বালা একটা গান শোনাবো ওই যে বলছিলাম একটা কথা বলবো সেই কথাটা বলে একটা গান করবো সেটা হলো মহিষের স্বভাব অলসতা যাকে বলা হয় এই অলসতাটা দূর করতে হবে অলসতাটা কি অলসতাটা হইল আপনাদের এই জিতটা শরীফ এটা কিন্তু শরীফ ছিল না শুধু শুধু জিতকা মোকাম ছিল জিতকা এই জিতটা শরীফ হয়েছে কেন কলিকাতা থেকে ইচ্ছা যখন এই জিতকার মাটিতে আসে এই জিতকাতে তার অগণিত ভক্ত আসে ঘর অত কথা কমু না যার নাম আজকে নামে পরিচিত উনি কিন্তু জিজ্ঞাসা ছিলেন উনি ছিলেন আহমেদ শাহ একাধারে কলিকাতা থেকে এসে এই জিপটার মাটিতে তার ভক্তদেরকে নিয়ে প্রতি রাইতেই মজলিস করে গান বাজনা করে বারোটা রাত মজলিস করার পরে